Hi guys. Hi guys. Welcome to masala দা ম্যাজিক তো আজকে আমরা নিয়ে এসেছি একটা চ্যালেঞ্জ তো অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আইসক্রিম চ্যালেঞ্জ করতে তো আমরা ভাবলাম যে একটা কনসেপ্ট ক্রিয়েট করা যাক যেটাতে আইসক্রিমের আইসক্রিমও হলো আর বুপার্সের বুপার্সও হলো বার্গার বার্গার তো আজকে আছে 500 ml এর ice cream mango ice cream mango ice cream আর দুটো whopper veg whopper hmm okay one paneer burger hmm আর সাথে আছে হ্যাশ ব্রাউন হ্যাশ ব্রাউন আর পেপসি পেপসি সো আমরা এটা টাইমার চ্যালেঞ্জ করব হুম যে আগে শেষ করতে পারবে সে উইনার আর যে হারবে তার জন্য তো পানিশমেন্ট আছেই ওকে আর আমরা এটা টাইমার চ্যালেঞ্জ করছি হ্যাঁ। কিন্তু সো যদি তোমাদের আমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টও করতে ভুলো না সো আমি ভীষণ এক্সাইটেড এই চ্যালেঞ্জটা নিয়ে লেটস সি কী হয় তো লেটস স্টার্ট হ্যাঁ ওকে রেডি ওয়ান এক সেকেন্ড আমি পেপসি হ্যাঁ খুলে নিই Wow. Wow. সো আমি টাইমার লাগাচ্ছি একটা করে বার্গার হাতে নাও রেডি ওয়ান দেবো জাস্ট সেকেন্ড তুমি কি আগে খুলে নিচ্ছ নাকি বেটার হবে না ওকে না কিন্তু না হলে I'm ready. So shall we start then? Hmm? Hmm. Okay, ready one, two, three, and start. पनिर버거 हम 음. 음. আমার বার্গারে একটাই জিনিস অপছন্দ লাগে সেটা হচ্ছে তোমার জেলেপিনোস brain freeze. Mmm. Mmm. এই উপরগুলি বহুত oh. Mm. <laughs> Awesome? Mm. Burger King এর বুপার হুম it's just so delicious sponsor করছি না বাস আমরা কিন্তু এটা কোনো স্পন্সর ভিডিও করছি না অসাম লাগে বার্গার কিং এর খেতে সেই জেলেপিনস দিলে যে আমাদের জেলেপিনসগুলি অখাদ্য লাগে patties are awesome. Right? Veg patty, but ki awesome khete. Mm. After Whooper, one hash brown. was enough na more than enough for a dinner or লাঞ্চের জন্য মেবি আর একটা ছোটোখাটো কোনো বার্গার নিয়ে নাও more than enough Alfonso Mango, no? Alfonso Mango, Alfonso Mango ice cream from Naturals আবার বলে রাখছি এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও নয় আমার পেট ভরে গেছে स्वेटिंग हो चुके हैं again item upar this is the third burger third burger जलेबी ना बड्डो चंगी टेस्ट कर অরিজিনাল জেলেপিনো একদম ভালো লাগে না আমার ট্যাঙ্গি টেস্ট নিয়ে आज से जलेबी ট্যাঙ্গি পুরো টেস্ট টেস্ট করে দিয়েছে আর তোমার হ্যাডব্রং থাকছো I'm pretty much full. Hash brown dough awesome. জেলেপিনগুলি বাইকটা করছে না ট্যাঙ্গি করে দিচ্ছে অ্যাকচুয়ালি অপশন থাকা উচিত with or without jalapenos or anything সেই অপশানগুলি নেই ah hash brown actually hash brown না আরও ক্রিস্পি হয় একটু সগি হয়ে গেছে mandatory no yeah KFC is a, just a side condiment mandatory to hoche eta last timer stop করব না তুমি খাও তুমি কমপ্লিট করো তোমার কত সেকেন্ডে শেষ হয়েছে দেখো তো আমার ফিফটিন মিনিটস টোয়েন্টি সেকেন্ডস আমার শেষ তো ফ্রেশন আপ হয়ে যাক অ্যান্ড দেন পানিশমেন্টের ব্যাপার দেখা যাক কি বলো ওকে হাই তো আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি তো এবার পানিশমেন্টের পালা এবার যে হেরেছে হেরেছে না মানে কুইট করেছে পারছিলাম না ওই সময় লাইক এত আমার মানে দাঁতে লাগছিল আর প্রচণ্ড ব্রেন ফ্রিজ হয়ে গেছিলো সো আমি বাইট হয়তো নিতে পারতাম বাট প্রচণ্ড কষ্ট হচ্ছিল সো এই জন্য আর না আমি আর পারবো না তো যাই হোক তো এবার পানিশমেন্টটা দেখে নেওয়া যাক তো এই হচ্ছে পানিশমেন্ট গাইজ <laughs> আবার আমাকে সেই লঙ্কা খেতে হবে কিন্তু এবারে একটু অন্যরকম ভাবে এবারে হচ্ছে মানে এই চারটে যে লঙ্কা আছে চারটে লঙ্কাকে একবারে খেতে হবে একবারে একদম পুরো একবারে খেতে হবে আচ্ছা নুন দিয়ে খেলে না নুন নুন মানে কিছুই না জল না নুন না কিছু না চারটে লঙ্কাকে খেতে হবে কারণ ও ঝাল মোটামুটি খেতে পারে তো আমি যদি একটা লঙ্কা দিই তাহলে তো কাছে কোনো ব্যাপারই না পানিশমেন্টটা পানিশমেন্টই হলো না তো সেই জন্য চারটে লঙ্কা আর এই লঙ্কাগুলোর না ঝাল আছে ঠিক আছে তো চলো সকালে অবস্থা টাইট হতে হবে ও গড দেখাও যে খাচ্ছি ফর ওকে হুম এবার আ করে দেখাবে খাচ্ছি এটা কিন্তু স্রেফ তোমাদের জন্য ওকে <laughs> চলো one two three and start দেখাও হ্যাঁ ওকে ওকে 오케이 나 따뜻해 드리 괜찮아 না কিছু মিষ্টি আছে দাও আমার একটু আইসক্রিম ছিল বেঁচে যা আছে তাই দাও আই থিঙ্ক ও আর কথা বলার অবস্থায় নেই তো আমি বলে শেষ করি আজকের এপিসোড তো আজকে আমাদের এই চ্যালেঞ্জ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্টের আমাদের খুব দরকার এতে আমরা এনার্জি পাই যার ফলে আমরা ভালো ভালো আরও অনেক চ্যালেঞ্জিং ভিডিও আরও অনেক রেসিপি আরও অনেক শোজ নিয়ে আসতে পারবো তো guys do subscribe us and don't forget to do the like share and comment as well okay and please Please support my pain. so, আজকের মতো তাহলে আসি bye bye বাই গাইজ